আহমেদুল হক আপনি লিখেছেন সুরা তারাবি ও খতম তারাবির সবের মাঝে কি সবের কোনো বেশ কম আছে দেখুন আমাদের তারাবিতে তিলাওয়াতে সালাতে যত বেশি আমরা কোয়ালিটি এনশিওর করতে পারবো তত বেশি সেটা আল্লাহ তালার কাছে প্রিয় হবে আল্লাহর কাছে পছন্দনীয় হবে তার সব তত বেশি আমরা পাবো সন্দেহাতীতভাবে কেউ যদি কোয়ালিটি এনশিওর করে তারাবিতে কোরআন করিমের খতম করতে পারেন সেটা সবচেয়ে উত্তম কিন্তু যদি কেউ তারাবিতে কোরআনে কারিমের খতম করতে গিয়ে এত হুলো তাড়াহুলো করেন এত হুলুস্থুল করেন এবং এত দ্রুত তেলাওয়াত করেন যে তার তেলাওয়াতের কোনো শব্দ বোঝা না যায় অস্পষ্ট হয় কোরআনের হক নষ্ট হয় তাহলে সেই খতম তারাবির চাইতে ধীরে ধীরে সুস্থভাবে ঠান্ডাভাবে শান্তশিষ্টভাবে এবং আপনার স্পষ্টভাবে মহাব্বতের সাথে তেলাওয়াত করে আপনার কোয়ালিটি এনশিওর করে যদি তারাবি আদায় করা হয় সেটা অনেক উত্তম অর্থাৎ কোয়ান্টিটি নয় কোয়ালিটিটা মুখ্য যদি কোয়ালিটির সাথে কোয়ান্টিটি হয় সেটা আবার ঠিকই প্রশংসনীয় অতএব আমরা তারাবিতে কোরআন তেলাত করলে সেটা সবচেয়ে উত্তম হবে সুরা তারাবির চাইতেও শর্ত হলো সেখানে তারাবির যে কোয়ালিটি আছে অর্থাৎ দৃঢ়স্থিরতার সাথে স্পষ্ট তেলাওয়াত এবং মনোযোগের সাথে রুকুসেস দেখতে দেখতে তাড়াহুড়া করা ছাড়া সেটা করতে হবে তাহলে সেক্ষেত্রে সেটি উত্তম হবে এটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে সুরা তারাবিতে যদি দৃঢ়স্থিরতা অবলম্বন করা হয় সেটা খতম তারাবির চাইতে উত্তম হতে পারে তাহলে মূল বিষয়টা হলো কোয়ালিটি